শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান ও দিদি শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান ও দাদা শ্মশানে শ্মশানে শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে যান শ্মশানে কি বললি হ্যাঁ আমি কেন যাবো শ্মশানে আমি কেন শ্মশানে যাবো বল কি বলছিস এগুলো শ্মশানে যা শ্মশানে যা শ্মশানে যা এই তো আমার শশা এই যে এই যে আমার শশা বলতো শশা বিক্রি করছে বলছিলাম শ্মশানে যান এই যে শ্মশানে যান দিদি দিদি দিদি শ্মশানে যান আরে যাচ্ছেন ও দাদা আছেন কোথায় লাগবেন আপনার শশা আমি তো বলছিলাম শ্মশানে যান হ্যাঁ ও দাদা আছেন কোথায় হ্যাঁ লাগবে না আরে আরে 哎哎哎，考试来来考试考来间，考试来啦！考试来啦！好试来试哎哎哎，考试来啦！考试考试考试间，考试来啦！考试来啦！